ইসলামিক অনলাইন মিডিয়া আমাদের পরিবেশনায় Islamic song Islamic short film Islamic conference জিক্র শিফা জিক্র দবা نجات ملتی ہے اس کو یقین کرے جو قلب سے ذکر اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল হাসানাত সাইয়্যাত সাদাকাল্লাহুল আযীম জনপ্রিয় অনলাইন মিডিয়া সামনেই জিলহজ মাস জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা আমাদের সর্বসাধারণকে না জানলেই নয় সে আমলটি হলো জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ নয় জিলহজ থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত তেইশ ওয়াক্ত নামাজ এই তেইশ ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়া প্রত্যেক নারী পুরুষের জন্য এটি কোনো শূন্যতা আমল নয় নফল বা মুস্তাহাব কোনো আমল নয় যে ঐচ্ছিক বিষয় আমি করলাম অথবা করলাম না এরকম নয় বরং এটি এক অবধারিত জিনিস ওয়াজিব করতেই হবে এই আমল করার পদ্ধতি হলো ফরজ নামাজের পরে পুরুষরা যারা আমরা জামাতে শরিক হই জামাতে নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সকলে উচ্চ স্বরে আমরা তাকবীর বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এই তাকবীরটি আমরা পুরুষরা যারা জামাতে নামাজ পড়ব ইমামের জন্য অপেক্ষায় থাকবো না যে ইমাম সাহেব বলা শুরু করবে তো আমরা শুরু করব না প্রত্যেকেই সালাম ফেরানোর সাথে সাথেই তাকবীর বলতে আরম্ভ করবো এরপরে কথা হলো আমি যদি জামাতে শহীদ নামাজ না পড়ি একা একই পড়ি তাহলে একে একই নামাজ পড়ার পরেও আমি এরকম উচ্চস্বরে তাকবি থাকবি আর আমাদের আম্মা জানেরা মা বোনেরা যারা বাড়িতে ঘরে নামাজ পড়বে তাদের জন্য আলা একটি যে সালাম ফেরানোর পরে তারা চুপে চুপে চুপে উচ্চ স্বরে নয় চুপে চুপে তারা এই তাকবির পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এই তাকবির তিনবার বলা এটি কোনো সুন্নত নয় এটি কোনো সুন্নত বিষয় নয় বিভিন্ন মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই সকলেই সমস্যরে গম গম আওয়াজে এরকম তাকবির একবার তো বলেছে একবার আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ হুকুম না দ্বিতীয়বার বলা শুরু করে তৃতীয়বার বলা শুরু করে না একবার বলা আওয়াজ তিনবার বলা শূন্য নয় এরপরে যদি কোনো ব্যক্তি তাকবির বলতে ভুলে যায় তাকবির বলল না তো পরবর্তী যে কোনো সময় যখন তার খেয়াল হবে তখন এই তাকবিরটা পড়ে এটি এক ওয়াজিব বিষয় জরুরি বিষয় এই বিষয়ে আমরা নিজেরাও আমল করব এবং আমাদের সহকর্মী আমাদের ঘরের মা বোন আমাদের ছেলে মেয়ে সকলকে আমরা এই বিষয়টি শিক্ষা দিব আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করা